এই যে এখন আমরা মধু সংগ্রহ করব মধু সংগ্রহ বক্স থেকে কিভাবে মধু কালেক্ট করি সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে প্রথমে দোয়া দিতে হবে দোয়া দিয়ে মৌমাছিগুলিকে শান্ত করতে হবে এই তারপর এই যে মৌমাছি মৌমাছি থেকে মধু সংগ্রহ করতে হবে আপনার মুখটাই দিকে একটু দেখেন এইভাবে মধু দিতে হবে এই যে, একদম ফ্রেশ এখন এটা বক্সে রাখা হইব। এই যে। তারপর আরেকটা বক্স নিয়ে সাথে আচ্ছা, ডলা ওই একদম রখানি ঠিক আছে দেখি একটু বারে বারে ওই দুটোর পরে যায় না রাতে বল বল যে বারে বারে ওই মুখটা ওই মুখ একেবারে। এই প্রচুর মাছ এই যে শেষ ট্রেন শেষ ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ধন্যবাদ